আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে সে দেশের বাইশ জনের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে এসেছে আজ সকালে মিয়ানমারের রাখান রাজ্যের মংরু টাউনশিপ থেকে টেকনাফ পৌঁছান তারা এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা স্থানীয় প্রশাসন বর্ডার বাংলাদেশ বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান বাংলাদেশে তাদের এক সপ্তাহ অবস্থানের কথা রয়েছে প্রতিদিন ওই রিসোর্টে নির্ধারিত সময়ে সত্তর জন করে রোহিঙ্গাদের সাক্ষাৎকার নেবেন টেকনিক্যাল টিমের সদস্যরা এছাড়া সেখানে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হবে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন commissioner triple RC Mohammad Mizanur Rahman বলেন প্রথম পর্যায়ে পরিবার ভিত্তিক প্রত্যাবাসনের আওতায় এক হাজারের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের শখানেক রোহিঙ্গা রয়েছেন বাংলাদেশ সরকারের তরফ থেকে সম্প্রতি মিয়ানমারের কাছে আট লাখ বাষট্টি হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছে এ তালিকা যাচাই বাছাই শেষে প্রায় সত্তর হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল মিয়ানমার কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বনে দিনব্যাপী এক অভিযানে প্রায় পঁচিশ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে অবৈধ দখলদাররা সরকারি বনভূমিতে বিভিন্ন প্রজাতির ফলজ চারা রোপণের মাধ্যমে বনভূমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল গতকাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সরুর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় পঁচিশ একর বনভূমি দখলমুক্ত করা হয় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক এসিএফ শ্যামল কুমার ঘোষ কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা সহ বন বিভাগের কর্মকর্তা কর্মচারী অভিযানে অংশ নেন এ সময় বনভূমিতে গড়ে তোলা পানির বরজ গভীর নলকূপ বৈদ্যুতিক সংযোগ পাম্প মেশিন বৈদ্যুতিক তার এক হাজার ফুট লম্বা পাইপ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীরঞ্জন সাহা জানান ইতিমধ্যে দখলমুক্ত বনভূমিতে সরকারিভাবে নার্সারি সৃজনের কাজ শুরু হয়েছে এবং দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে প্রস্তাবিত বাগানের সাইনবোর্ড স্থাপন করা হয়েছে যারা বনভূমি দখল করবে তাদের আইনের আওতায় আনা হবে উখিয়ায় সেকেন্ডারি স্টুডেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প কর্মসূচির আওতায় পাঠ্যাভ্যাস উন্নয়ন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সুজিব এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম উখিয়া বঙ্গমাতা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহলুম ও সরকারি উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজি সভায় বক্তারা শ্রেণী কক্ষকে পাঠাগারে পরিণত করে নতুন নতুন বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ম্যানেজিং কমিটির সদস্য ও লাইব্রেরিয়ান উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস দুই পালিত হয়েছে আজ সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহের আক্তার মিলি এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় ভুক্ত অধিকার বাস্তবায়নে প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণ বিষয়ে গুরুত্বারোপ করা হয় উখি উপজেলার বালুখালী আট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আজ ভোরে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ রশিদ নামের এক রোহিঙ্গা ভলান্টিয়ার নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান এনজিও অফিসে রাতে ডিউটি করে নিজ স্ট্রিটে ফেরার সময় মোহাম্মদ রশিদকে সন্ত্রাসীরা অপহরণ করে পরে তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে চলে যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে নেওয়া হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আট এপিবিএন পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সে সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা দু মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা এক মিনিটে আজ দুপুর বারোটা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও স্বপ্নটা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল নটা সতেরো মিনিটে চলবে বিকেল তিনটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল তিনটা চুয়ান্ন মিনিটে চলবে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে ভোর চারটা ষোলো